পায়ে জুতা যেই গ্রামের রাস্তাঘাট পুল কারবার কিছুই ছিল আমরা স্থাপনা আমরা করেছি যেমন বাংলা একটা উপসহ অথচ একটা হিস্টোরিক ওরা যদি একবার ক্ষমতার স্বাদ পায় আমি একদিন বলেছিলাম এক লক্ষ লোক প্রথম দিন হত্যা করব তবে সেই আশা ভুল কারণ এবার নির্বাচনের মাঠে নেমে দেখেছি মানুষ দুই হাজার একের অত্যাচার নির্যাতন হত্যা নারী ধর্ষণের কথা মানুষ ভুলে নাই ব্যালটের মাধ্যমে আগামী তিরিশে ডিসেম্বর তার জবাব দেবে বাংলার মানুষ এবং ইনশাল্লাহ আবারও শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে আজকে বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বে মর্যাদাশালী দেশ আজকে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল মানুষ অবাক হয় বাংলাদেশের উন্নয়ন দেখে আঠারোশো মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র হবে ঘোড়া এখানে শিল্প হবে কি চমৎকার ঘোড়া ঘোড়া হবে বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা আজকে দক্ষিণ